অতটি বলবেন আপনারা যেখানে যাবেন তারকেশ্বর তারার সামনে হাজির হন আপনার বাড়ির লোক তারকেশ্বর তারার সামনে দাঁড়িয়ে আছে বাচ্চারা ধরুন দাদা বাগলকি থেকে এসছে প্রকুল মালিক বাগলকি থেকে এসছে প্রকুল মালিক আপনি রেল স্টেশনে চলে যান আমরা বাড়ি রেল স্টেশনে চলে যাচ্ছে বদনগঞ্জ থেকে এসছেন সন্ধ্যা রায় বদনগঞ্জ থেকে এসছেন সন্ধ্যা রায় আপনার গাড়ির লোক চারকেশ্বর থানার সামনে দাঁড়িয়ে আছে অতি শীঘ্র চারকেশ্বর থানার সামনে হাজির হয় হন সিএস কোচে যারা ডিউটি করছে তোমরা এই থানার গেটটা ভালো করে থানার গেটটা সামলানো যাচ্ছে না সিএস কোচে যারা ডিউটি করছে তারা গেটটা সামলাও গেটে লোক ঢুকে যাচ্ছে দাঁড়াবে না দাঁড়াবে না ভিড় করবো না সুভাষ মন্ডল বাড়ি দশ মাইল মহারাজ তোমার ভাই